এই এই আগে দেখতো এই hero hello handsome hey hey hello hero রকাই হ্যালো হ্যান্ডসাম কেনে গেলস নে রকাই আলাপ আমার কথা শুন আমি তোকে ডাকলো নি তুই ন শুনতে কেন উঠে এলিস তুই আই এম সরি মুই তোমার কথা শুনি নাই তোতে বর্গিনে উঠে আইতারলি ওকে নো প্রবলেম মোর নাম হইলানি প্রেম লতা मरना होला नी मीनो काई प्रॉब्लम होइला की तुमके नाही नाही नाही तर पेट मात्र बढिया आछे थैंक यू तोर बॉडी मिसा मस्त करी आछस तू थैंक यू सो मच तोर दाढ़ी जाको मस्त छाड़ी आछस मात्र तू thank you thank you very much কথা কোণ গলে কোণ ভলে তোর পরে হ্যান্ডসম তোখা মোর বয়ফ্রেন্ড ভনবার লা প্লিজ বেবি মানিকা তুই মোর বয়ফ্রেন্ড হইছা প্লিজ বেবি তুই মোর বয়ফ্রেন্ড বনিছা প্লিজ তোকে মুই রিকোয়েস্ট কলিনি প্লিজ বেবি তুই মোর বয়ফ্রেন্ড বনিছা ওকে মানিকা বেবি ঠাকুর বেশভূষা পিল্লার দেখি করে জানা পড়লানি এই মন সাউকার গটকিয়া মানিকা বেবি এই মন সাউকার গটকি দেখি হতে পারে তো কাবরা কাবরা ড্রেস পিন্ধিলে আছে তারি মানিকা বেবি হ্যাঁ কাই না নাই তোর লব তো আসে কলিয়া খামই থ্যাংক ইউ বেবি তুই গোটে ফটো উঠা বেবি আমাকে দুই লক্ষে নে মোবাইল উঠা ফটো মই উঠাইবি ফটো হ্যাঁ ফটো ক্লিয়ার ন আইলে ন লাগাস তো যেমতি মিশা আসুকাই ফটো উঠা তুই নে মোবাইল উঠাইবি তো photo no, no, no, no.